السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আলা আয়া সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের ওম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ তালার সংক্ষিপ্ত শুক্রে সুযোগ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তাবলিগি ইস্তেমা দু হাজার কুড়ি আজ সাতাশে ফেব্রুয়ারি প্রথম দিন দীর্ঘ ৩০ বছর ধরে এই তাবলিগি ইজতেমা হয়ে চলেছে আল্লাহ সুবানা তালা ৩০ বছর ধরে এই প্রোগ্রামটিকে কবুল করেছেন এবং এবছরে কবুল করেছেন এই জন্য মহান সত্তা আল্লাহ সুবানা তালার আরও একবার শুক্রের সুযোগ আদায় করে সকলে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে অমুসলিমদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি যারা মুসলিম নয় তাদেরকে আমরা মুসলিমরা কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি দাওয়াত অনেক রকমের হয় আমরা সকলেই জানি বিশেষ করে আপনার মেয়ের যদি বিবাহ লাগে সেক্ষেত্রে দাওয়াত আপনি কিভাবে আপনার পরিপার্শ্বী যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিভাবে দাওয়াত দিতে হয় বা আমরা জানি কি জানি না কারা কারা জানেন না হাত তোলেন তো ভাই উল্টো প্রশ্ন করেছি মানে আমরা কিন্তু দাওয়াত দেওয়ার অনেকগুলো পদ্ধতি আমরা জানি কিন্তু একজন অমুসলিমকে আমরা মুসলিম আমাদের দিন ইসলামের দাওয়াত আমরা কিভাবে দেব এটা জানার দরকার আছে না নাই আমরা শুধু নিজেদের মধ্যে মুসলিম উম্মার মধ্যে নিজেদের মধ্যে মতনক্যে মতভেদের মধ্যে আমরা নিমজ্জিত আছি আমরা একটা সাইড যারা অমুসলিম তাদেরকে দাওয়াত যে দিতে হবে ইসলাম যে বোঝাতে হবে আমরা অধিকাংশ সময় এখান থেকে বিমুখ আছি আছি না নাই আছি আজকে এই আলোচনা সভায় যতগুলো শ্রোতা এসেছে এবং পরবর্তীতে এই আলোচনাগুলো শ্রবণ করবে তাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই যেই কারণে বা যে বিষয়ের আলোকে আপনি যদি অমুসলিম কাউকে দাওয়াত দেন ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার জন্য খুব সুবিধা হবে আসলে আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে মহান সত্য আল্লাহ সুবান তালা এ গোটা বিশ্ব জগৎ যখন সৃষ্টি করেছেন আজকে দু হাজার কুড়ি আজকে দু হাজার কুড়ি কুড়ি খ্রিস্টাব্দ চলছে আমাদের খ্রিস্ট ধর্মের গণনা অনুসারে টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেল একটা পত্রিকা দু হাজার সালের তেরোই অক্টোবর পৃষ্ঠা নম্বর উনিশ তারা একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলছে গোটা বিশ্ব জগতে কমপক্ষে সাড়ে সাতশো কোটি মানুষ আছে ভাই কত কোটি প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে আর এই সাড়ে সাতশো কোটি মানুষ তার মধ্যে ধর্ম আছে প্রায় সাড়ে চার হাজার ভাই কতগুলো ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্ম আছে আমরা কটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান কলবিল মুচিমাতর আমরা আট দশ বিশটা ধর্মের নাম জানি কিন্তু স্বতন্ত্র ধর্ম আছে প্রায় সাড়ে চার হাজার ধর্ম তিন নম্বর পরিসংখ্যান গোটা বিশ্বজগতে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি তাদের নাম হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী কোন ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারী যাদের পরিসংখ্যান দুইশো বিশ কোটি আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম তথা আমরা হতভাগা মুসলিমরা আমাদের পরিসংখ্যান আছে গোটা বিশ্বজগতে প্রায় একশো সত্তর কোটি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দু ইসলাম তথা হিন্দু ধর্ম যাদের পরিসংখ্যান আছে গোটা বিশ্বজগতে একশো দশ থেকে একশো বিশ কোটি আলোচ্য বিষয় অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি আমরা সার্বিকভাবে বুঝতে পারলাম পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে দুই নম্বর প্রায় সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীতে এখনও অস্তিত্ব আছে বিদ্যমান তার অনুসারীকেও পাওয়া যায় যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের পরিসংখ্যান দুইশো কোটি ইসলাম আছে দুই নম্বর তাদের পরিসংখ্যান একশো সত্তর কোটি হিন্দু ভাইরা আছে তিন নম্বর যাদের পরিসংখ্যান একশো দশ থেকে একশো বিশ কোটি এ গোটা বিশ্বজগতে মানুষ ছড়িয়ে আছে আর একটা কমন বিশ্বাস প্রত্যেকটা ধর্মের অনুসারীদের যে আমাদের ধর্মটাই সঠিক বাকি সমস্ত ধর্ম ভুল বাছানা নাই আমাদের মুসলিমদের মধ্যে যত ফিরকা আছে যত মাঝাব আছে সমস্ত মাঝাব বা সমস্ত ফিরকা সমস্ত দলের যেমন একটা দাবি যে আমাদের এই দলটাই সঠিক বাকি গোমরা পদভ্রষ্ট মাছানা নাই ঠিক একইভাবে সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের যারা লিডার যারা কমান্ডার যারা ওলামা যারা মাসায় তাদের দাবি তাদের ধর্মটাই সঠিক বাকি সমস্ত ধর্ম ভুল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটা হিন্দু ঠাকুরের কাছে যদি যান গিয়ে যদি বলেন যে ঠাকুর মশাই আমরা তো মুসলিম আমরা কন্টিনিউ পাঁচ শখ সোলাত আদায় করি রামাজানে সিয়াম পালন করি আমাদের নিজের উপার্জিত টাকা মানুষকে জাকাত দিয়ে দিই আমাদের নিজের উপার্জিত কষ্টের টাকা দিয়ে আমরা হজ করতে যাই দান করি ফিতরা দিই সাদগা দিই ওসর দিই আমরা অনেক কিছু করি ধর্মের জন্য প্রতিদিন পাঁচবার নামাজ পড়ি বলুন তো ঠাকুর মশাই আমরা কি আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুসলিম তোমরা আপনাদের স্বর্গে যেতে পারবো ব্যবন্ত উত্তর কি আসবে কখনো কোনো হিন্দু দাদারা বলবে না যে আমরা যদি ইসলাম ধর্ম পালন করি সম্পূর্ণভাবে তারা কখনো এটা মেনে নিতে পারবে না যে ইসলাম ধর্ম মানব আর তাদের স্বর্গ যাবো এটা তারা কখনো মেনে নিতে পারবে না তারা অস্বীকার করবে হতে পারে আপনাকে কথা বলতে পারে তোমরা মুসলিমরা তোমরা কখনোই স্বর্গ যেতে পারবে না এটা সম্ভব নয় কারণ কারণ তোমরা আমাদের ভগবান গরুকে তোমরা জবাই করে খেয়ে নাও বা বলবে কি বলবে না হিন্দু ভাইরা তাকে গরুকে ভগবান বিশ্বাস করে কি করে না করে কিন্তু আমরা এই গরুকে জবাই করে আমরা খাই কি খাই না আমরা উৎসব পালন করি কি করি না তাই অধিকাংশ হিন্দুবাদের দাবি এটা যে আমরা মুসলিমরা কখনোই স্বর্গে যেতে পারবো না কারণ তাদের ধর্মের গ্রন্থ অনুযায়ী বা তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ভগবান গরুকে জবাই করে আমরা খাচ্ছি তাই কখনো হিন্দু ভাইরা আমাদেরকে তাদের স্বর্গে নিবে না কোনো মুসলিমকে স্বর্গে তারা নিবে না কখনোই বলবে না হিন্দুবাদে একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর ছেষট্টি সেখানে পরিষ্কার বলছে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম সনাং রাজা সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র এক শ্রীকৃষ্ণকে শরণাং ব্রজ তার আরাধনা করো তারই গুণকীর্তন করো মানে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্বর্গে যেতে চান আপনাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের আনুগত্য অনুসরণ উপাসনা আর আরাধনা তপ করতে হবে এটা হিন্দু দাদাদের বিশ্বাস এই জন্যই আমরা মুসলিমরা পরিষ্কারভাবে বলি কোনো মানুষ যদি শ্রীকৃষ্ণ হোক দুর্গা সরস্বতী ব্রহ্মা যেই হোক না কেন তার যদি উবাদত করে উপাসনা করে স্পষ্টভাবে সেই ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারে না আমার মূল পয়েন্ট হচ্ছে এটু পয়েন্ট অফ ভিউ যে হিন্দু দাদারা যেটার আনুগত্য অনুসরণ জপতপের মাধ্যমে স্বর্গে যেতে চাইছে আমাদের মুসলিমদের দাবি এটা স্বর্গের রাস্তা নয় বরং এটা জাহান নামের রাস্তা একজন হিন্দু দাদা যদি আমাদেরকে মুসলিম ওলামাকে জিজ্ঞাসা করে যে দাদা আমরা দুর্গা পূজা করি লক্ষ্মী পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা করি আমরা কোটি কোটি টাকা মানুষকে দান করি কোটি কোটি টাকা খরচ করে আমরা এই উপাসনাগুলো করি বলুন তো একজন মাসেককে যে জিজ্ঞাসা করে একজন আলেমকে আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো ভাই মুসলিমদের জবাব কি থাকবে অবশ্যই আপনারা গোমরা জাহান নামি আপনারা মুশরেক আপনাদের পরিণাম জাহান নাম সুরা মাইদা আয়াত নাম্বার বাহাত্তর সুরা নিসা আয়াত নাম্বার আটচল্লিশ একশো ষোলো সুরা বাইনা আয়াত নাম্বার পাঁচ বিভিন্ন জায়গাতে আল্লাহ এই বার্তাটা দিয়েছে যে মুশরেকের জন্য নির্ধারিত একদম জাহান নাম তার মানে আমরা যে রাস্তাটাকে বলছি জাহান নামের রাস্তা হিন্দু দাদারা সেটাকে মনে করছে এটাই জান্নাতের রাস্তা তারা বলছে দেবী দুর্গা পুজোর উপাসনা করলে লক্ষ্মী কালী সরস্বতী এদের উপাসনা করলে স্বর্গে যাওয়া যায় মক্ষ লাভ করা যায় আর আমাদের দাবি যে রাস্তাটা হচ্ছে জাহান নামের রাস্তা যদি একবার করেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি জাহান নামে যাবেন বা এখন বলুন তো হিন্দু ভাইদের বিশ্বাস আর মুসলিমদের বিশ্বাস এই দুটো বিশ্বাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একদম সাংঘর্ষিক কন্ট্রাডিকশন আছে না নাই এখন এই হিন্দু দাদাকে কিভাবে বুঝাবেন যে আসলে আপনার রাস্তাটা সঠিক নয় ঠিক একইভাবে এরা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী যারা আছে তাদেরকে যদি আপনি এ প্রশ্ন করেন যে আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা মুসলিমরা কি আপনাদের সঙ্গে যেতে পারবো ওরা অস্বীকার করবে কেন খ্রিস্টানদের ধর্মের মূল বিশ্বাস যেটা Bible old testament book of Isaiah চৌষট্টি অধ্যায় ছয় অনুচ্ছেদ এবং নিউ টেস্টামেন্ট ফার্স্ট করিন্তিয়ান্স পনেরো অধ্যায় চুয়াল্লিশ অনুচ্ছেদে পরিষ্কারভাবে তারা দাবি করেছে কোনো ব্যক্তি যতই নেক আমল করুক না কেন যতই পরিষ্কার হোক না কেন যতই ইবাদত গুজার বান্ধা হোক না কেন গোটা বিশ্ব জগৎকে সম্পদকে যদি সে ক্রয় করে দান করে দেয় তারপরে একজন ব্যক্তি স্বর্গে যেতে পারে না যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন মানুষের সমস্ত পাপের বোঝা নিয়ে বা বলুন তো খ্রিস্টানদের জান্নাতে যাওয়ার জন্য এই বিশ্বাসটা অবধারিত করতে হবে না তো খ্রিস্টান সম্ভব নয় এখন আমরা মুসলিমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হই বা বলুন তো আমাদের ইমান থাকবে আমরা যদি মনে করি যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে আমাদের পাপের বোঝা নিয়ে বা বলুন তো আমাদের ইমান থাকবে না আপনাকে মাত্র তিনটে ধর্ম নিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের সঙ্গে ধর্মের অনুসারীদের হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাডিকশান তারা যেটাকে স্বর্গের রাস্তা মনে করছে আমরা সেটাকে বলছি জাহান নামের রাস্তা আমরা যেটাকে জাহান নামের রাস্তা মনে করছি সেটা তারা মনে করছে স্বর্গের রাস্তা এখন বলুন তো অমুসলিমকে কিভাবে বোঝাবো যারা আপনার যে ধর্মটি পালন করছেন এটা মূলত সঠিক নয় এবং ইসলাম এটা হচ্ছে জান্নাতের রাস্তা কিভাবে বোঝাবো কারণ সকলে নিজের জায়গাতে দাঁড়িয়ে তারা নিজেদেরকে হক সত্য এবং সত্য ধর্মের অনুসারী বলে বিশ্বাস করে আসুন এই জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করব গুটি কয়েক যে আমরা কীভাবে তাদেরকে বোঝাবো একজন অমুসলিম যদি মনে করে যে তাদের ধর্মটা সঠিক বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তাকে একটা প্রশ্ন করেন যারা বৌদ্ধ ধর্ম মানে তাদেরকে বলুন যে দাদা আপনার ধর্মটা যদি দিনুল হক সত্য ধর্ম হয় বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছে ইতিহাস বলছে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে কত বছর পূর্বে কেন কারণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গৌতম বুদ্ধ আর গৌতম বুদ্ধ ইতিহাস বলছে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে এসেছে এখন বৌদ্ধ দাদাদেরকে আমরা প্রশ্ন করতে পারি আপনার ধর্ম যদি সঠিক হয় এটাই যদি একমাত্র জান্নাতের রাস্তা হয় স্বর্গের রাস্তা হয় তো দাদা বলুন তো যখন গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তার আগে মানুষ ছিল কি ছিল না কথা বলেন তার আগে মানুষ ছিল কি ছিল না ছিল তো তারা তো বৌদ্ধ ধর্মই পায় নাই গৌতম বুদ্ধ পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে কি বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল উত্তর না তাহলে সেই সময়কার মানুষরা কোন ধর্ম পালন করেছে আর সেই সব মানুষরা যারা গৌতম বুদ্ধকে পায় নাই বৌদ্ধ ধর্ম পায় নাই তারা কি সকলে কি জাহান নাম তথা নরকে যাবে ব্যা প্রশ্ন আসে গেছে না আসে যদি খ্রিস্টানরা বলে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মটা হক আমাদের ধর্ম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম একই প্রশ্ন আমরা খ্রিস্টানদেরকে করতে পারি তাকে বলুন দাদা খ্রিস্ট ধর্ম এটা কার নাম অনুসারে জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট আর খ্রিস্ট আজ থেকে দু বছর পূর্বে পৃথিবীতে এসেছিল খ্রিস্টানদেরকে একই প্রশ্ন করেন দাদা যীশু খ্রিস্টের পূর্বে মানুষ পৃথিবীতে ছিল কি ছিল না বলেন নাবি ঈশা ইসলামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না ছিল তাহলে সেই সব মানুষগুলো কোন ধর্ম পালন করত বা প্রশ্ন আসে কি আসে না তার মানে বোঝা গেল যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার পরে খ্রিস্টান ধর্মের সূচনা যীশু খ্রিস্টর পূর্বে পৃথিবীতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না তার মানে প্রমাণ হয় এটা হান্ড্রেড পারসেন্ট সত্য ধর্ম বা একমাত্র ধর্ম বা জান্নাতি ধর্ম হতে পারে না একদম ছোট্ট করে এতটুকু যদি বুঝতে চেষ্টা করেন আমাদের অধিকাংশ ধর্মগুলো দেখবেন পৃথিবীতে যেগুলো গড়ে উঠেছে অধিকাংশ সভ্যতা যেগুলো পৃথিবীতে গড়ে উঠেছে হয় ব্যক্তি বিশেষ অথবা স্থান বিশেষ কি বললাম যতগুলো সভ্যতা গড়ে উঠেছে যতগুলো ধর্ম গড়ে উঠেছে অধিকাংশ দেবেন ব্যক্তি বিশেষ যেন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম একভাবে খ্রিস্ট ধর্ম এটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম আর হিন্দুইজম বা হিন্দু ধর্ম এটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয় বরং এটা স্থান কেন্দ্রিক কি কেন্দ্রিক স্থান কেন্দ্রিক গোটা জগতের ইতিহাসের গ্রন্থ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম নম্বর ছয় পেজ নাম্বার ছয়শো নিরানব্বই তারা দাবি করেছে তারা এই তথ্য দিচ্ছে যে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষের যেসব মানুষরা অগ্নি পূজা করত ইংরেজরা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম এইসব মানুষকে হিন্দু বলে ডাকতে শুরু করে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরু তার একটা ইংলিশ বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনিও লিখেছেন হিন্দু শব্দটি ইংরেজরা ভারতবর্ষে আসার পরেই যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত ইংরেজরা এই নামটা প্রথম দেয় আর হিন্দু শব্দটা আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ে ফেলেন একবারও ব্যবহার করা হয় নাই তার মানে বোঝা গেল হিন্দু এই শব্দটা তাদের ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত নয় বরং ইংরেজরা যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত তাদের উদ্দেশ্যে হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছে আর আমি পশ্চিমবাংলা আমাদের ইন্ডিয়া পশ্চিমবাংলা আমার যে রাজ্য মুর্শিদাবাদে আমার জলঙ্গি হাই স্কুল যখন আমি পড়তাম ক্লাস ফাইভের বই ইতিহাস বই পৃষ্ঠা নাম্বার বাইশে আমাদেরকে শেখানো হয়েছে যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারাই হচ্ছে হিন্দু বা হিন্দু কারা যারা সিন্ধু নদের অবয়কে বাস করে তারা হচ্ছে হিন্দু মানে যারা ভারত কেন্দ্রিক তারাই হচ্ছে হিন্দু এটা একটা স্থান কেন্দ্রিক ধর্ম এটা সর্বজনীন ধর্ম নয় অথবা এটা গোটা বিশ্ব জগতের জন্য ধর্ম নাই তার জন্য একটা প্রমাণ তাদের ধর্মগ্রন্থ থেকে হিন্দুবাদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা ওদের নম্বর চার শ্লোক নম্বর সাত এবং আট কার কার ঘুম আসছে হাত তোলেন তো ঘুম আসছে কেন হাত তুলেছে ওরা বোঝেনি আচ্ছা ঠিক আছে ভাই আমি যে কথা বলছিলাম যে হিন্দু ধর্মটা এটা হচ্ছে স্থান কেন্দ্রিক কি কেন্দ্রিক স্থান কেন্দ্রিক ওটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম নয় এবং এই ধর্মটা সর্বজনীন নয় গোটা বিশ্বের মানুষের জন্য নয় প্রমাণস্বরূপ তাদেরই ধর্মগ্রন্থ শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর সাত এবং আট একটা মন্ত্র পাঠ করছি মন্ত্র দেখেন কি বলে यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युतं नं धर्मस्य तद् आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशा च दुष्कृतं धर्मसंस्थापर्थानाय সম্ভাবমি युगे युगे কি ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়েছিলাম ঠাকুর মশাই না মুলবি সাহেব যে মন্ত্র পাঠ করছে মন্ত্রর প্রথম অংশ হচ্ছে ইয়াদা ইয়াদাহি ধর্মাসে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে গ্লানাতি ভাবাতি ভারাতা এই গ্লানি এই নোংরা কাজ সুদ ঘুষ জেনা ব্যবিচার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য ঈশ্বর উপাসনা করে এই গ্লানি কোথায় নেমে আসে গ্লানাতি ভাবাতি ভারাতা যখন এই ভারতের মধ্যে নেমে আসে তখন ঈশ্বর কি করে তাদের আত্মা নাম সৃজামি আহম তাদের মানে উসিবাক ওই সময় সৃজ আমি মানে সৃষ্টি করি অহম মানে আমি ঈশ্বর কেন পরিত্রাণায় সাধু ভালো মানুষকে রক্ষা করতে বিনা আশা চাই দুষ্কৃতাম আর খারাপ মানুষকে ধ্বংস করতে ধর্ম সংস্থা প্রার্থনায় আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভাবমি উগে উগে ঈশ্বর প্রত্যেক জুড়েই একটা অবতার পাঠায় মানে আমাদের পরিভাষা অনুযায়ী একটা নাবি একটা প্রফেট একটা মেসেঞ্জার পাঠায় কথা বুঝতে পারছেন ভাই কোথায় পাঠাই ভারতবর্ষে গ্রানাতি ভাবাতি ভারাতা যখন ভারতবর্ষের মধ্যে অধর্ম নেমে আসবে মানুষ পাপ অন্যায় অত্যাচার মধ্যে নিমজ্জিত হবে সেই সময় ঈশ্বর তিনি ভারতবর্ষতে একটা অবতার পাঠায় তার মানে বোঝা গেল হিন্দু ধর্মটা এটা ভারত কেন্দ্রিক এটা গোটা বিশ্বব্যাপী নয় যদি বাংলাদেশে এখন সুদ ঘুষ জেনা ব্যবচার গ্লানি নেমে আসে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না তার মানে এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বা এই ধর্মকে একদম সঠিক ধর্ম ভাই বলা যেতে পারে যে ধর্মটা গড়ে উঠেছে শুধুমাত্র দেশকেন্দ্রিক এটা কখনোই সঠিক ধর্ম বা সত্য ধর্ম বলা সম্ভব নয় কিন্তু দিন ইসলাম এমন একটি ধর্ম এটা কোনো সভ্যতা অনুযায়ী গড়ে ওঠে নাই কোনো মানুষ কেন্দ্রিক কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় দিন ইসলাম এটার নাম যদি মোহাম্মদী ধর্ম হতো তাহলে এই ধর্মটা একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেত দিন ইসলাম আল্লাহ নামই রেখেছে ইসলাম মানে শান শান্তি সমগ্র মানুষ জাতির শান্তি কাম্য তার জন্য আল্লাহ ইসলাম ইসলামের নামটাই রেখেছে পৃথিবীর সমস্ত ধর্ম গড়ে উঠেছে মানুষকেন্দ্রিক বা একটা স্থান কেন্দ্রিক কিন্তু ইসলাম এটা গড়ে উঠেছে আল্লাহর দেওয়া একটা শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি কেন্দ্রিক ধর্ম এটা নয় আর এটা কোনো স্থান কেন্দ্রিক নয় কেউ দাবি করতে পারবে না যে ইসলাম এটা শুধু সৌদি আরবের মানুষের জন্য কেউ বলতে পারবে না ইসলাম শুধুমাত্র আমেরিকার বাসীর জন্য ইসলাম শুধু বাংলাদেশের জন্য যে নয় ইসলাম সৌদি না গোটা বিশ্ব জগতে যতগুলো মানুষ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম পবিত্র করার অবতীর্ণ হচ্ছে সমগ্র মানুষ জাতির জন্য হুদাল নাস সমগ্র মানুষ জাতির জন্য এটা ব্যক্তিকেন্দ্রিক নয় এটা স্থানকেন্দ্রিক নয় একজন অমুসলিম দাদাকে এই প্রশ্নটাই করেন যদি আপনি বলেন খ্রিস্টান ধর্ম সঠিক ধর্ম তো তাকে প্রশ্ন করেন যীশুখ্রিস্টের পূর্বে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল না তাই তারা কোন ধর্ম পালন করেছে বৌদ্ধরা যদি বলে তাদের ধর্মে শ্রেষ্ঠ গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে ধর্ম ছিল না কিন্তু ইসলাম এটা এসেছে নাবি আদমের মাধ্যমে সৃষ্টির প্রথম দিন থেকে আর বিশ্বনবীর মাধ্যমে এই ইসলামের সম্পূর্ণ বিধিবিধান এটা শেষ করা হয়েছে ইসলামের সূচনা মানুষ যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই কথা বুঝতে পারছেন একটা হিন্দু দাদাকে ঠাকুরমশাইকে মন্দিরে গেছিলাম দাওয়াত দিতে গিয়ে তখন ঠাকুরমশাইকে বলছি ঠাকুরমশাই আপনি যে আপনার ধর্মটা পালন করছেন অনেকগুলো আলোচনা উনি তখন আমাকে এ অভিযোগ করছে যে রুহুল আমিন ভাই আপনাদের মুসলিম ধর্ম এটার বয়স তো মাত্র চোদ্দশো বছর কত বছর চোদ্দশো বছর আমি আপনাকে কে তথ্য দিয়েছে উনি তখন বলছে তোমরাই তো আলেমুলমাই বলে যে ইসলাম এসেছে মানে মোহাম্মদ সাল্লাম তিনি পবিত্র কোরআন নিয়ে এসেছে মাত্র চোদ্দশো বছর পূর্বে ওই যে তোমাদের নবীতে চোদ্দশো বছর পূর্বে এসেছে তোমাদের কোরআন এসেছে চোদ্দশো বছর পূর্বে তার মানে ইসলাম ধর্মের বয়স চোদ্দশো আমি দেখুন তাকে পাল্টা একটা প্রশ্ন করলাম যে ঠাকুরমাশা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি ওই যে জি বাবা তুমি বলো আমি তখন বললাম ঠাকুরমাশা আপনি কি জানেন আমরা মুসলিমরা আমরা কতজন নবীর আসলে বিশ্বাস করি উনি যখন বলছে যে আমরা শুনেছি শোনা শোনা কথা তো কতজন উনি বলছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যেটা শুনেছে সেটা বলেছে যদিও দুই লক্ষ চব্বিশ হাজার কোনো বর্ণনা নাই এক লক্ষ চব্বিশ হাজারও সনদ সহি নয় তো তারপরেও যদি ধরে নিই যে পৃথিবীতে এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে তখন আমি সে ঠাকুরমা বললাম এক লক্ষ চব্বিশ হাজার যদি নবীর রসুল এসে থাকে তো ধরুন ঠাকুরমশাই একটা নবী এক বছর করে হায়াত পেয়েছে তো পৃথিবীর বয়স বেশ নয় বয়স কত হওয়া উচিত উনি তখন বলছেন আসলে ব্যাপারটা তো আমি এইভাবে ভেবে দেখি নাই উনি মনে করেছেন ইসলাম নিয়ে এসেছেন বিশ্বনবী কিন্তু বিশ্বনবী আলী সালাতাম তিনি কি ইসলাম নিয়ে এসেছেন জিনা তিনি ইসলাম নিয়ে আসেন নাই ইসলাম তো নিয়ে এসেছে পৃথিবীর প্রথম মানুষ নাম হচ্ছে আদম আর তার মাধ্যমে ইসলামের বিধিবিধানকে মোকাম্মাল কমপ্লিট করা হয়েছে বিশ্বনবী ইসলাম নিয়ে আসেন নাই আর অমুসলিমবাদের এটাই একটা ভ্রান্ত ধারণা তারা মনে করে ইসলাম বিশ্বনবী নিয়ে এসেছে তাই তাদেরকে আমরা এই প্রশ্নটা করেই তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি যে ইসলাম সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে আর এটাই সত্য ধর্ম হিন্দু ধর্ম একটি স্থান কেন্দ্রিক খ্রিস্টান ধর্ম মাত্র দু বছর পূর্বে এসেছে এই ধর্মগুলো এটা সর্বজনীন নয় এই ধর্মগুলো সর্বপ্রাচীন ধর্ম নয় বা সৃষ্টির প্রথম দিনের ধর্ম নয় আসলে আমরা দ্বিতীয় একটা আলোচনা করি আমরা প্রথমে বলেছি সমস্ত ধর্মের অনুসারীদের দাবি যে তাদের ধর্ম সঠিক আমরা তারপরে আমরা একটা যুক্তি পেশ করলাম ধর্মের উৎস কোন ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে এখান থেকে ইসলামকে শ্রেষ্ঠ ইসলাম যে একমাত্র জান্নাত রাস্তা বা রোজা যায় কি যায় না যায় এখন আমাদের মুসলিমদের মূল দাবি কি মূল দাবি কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বা এটা ইসলামের মূল মানদণ্ড কি মানদণ্ড নয় এটা ইসলাম কবুলের জন্য প্রথম শর্ত কি শর্ত নয় শর্ত কালমান লা ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামিক পদ্ধতিতে আপনারা শুনেছেন ইসলামী দৃষ্টিকোণ থেকে শুনেছেন আমি কয়েকটা কথা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই মানে ঈশ্বর একজন এটাই বিশ্বাস করতে হবে খ্রিস্টানরা ত্রিনিটিরা বিশ্বাস করে হিন্দু দাদারা বিশ্বাস করে তেত্রিশ কোটি দেব দেবতাতে আর পবিত্র কোরআন একইভাবে বলছে কলহু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সুরে ক্লাসান একশো বারো আট নাম্বার এক ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সুরা বাকার দুই আয়াত তেষট্টি যে আল্লাহ সুবান তিনি কেবলমাত্র এক একাধিক জায়গায় গোটা কোরআনে মেসেজ আছে আল্লাহ এক কিন্তু মুসলিমদের বিশ্বাসও আল্লাহ এক কিন্তু হিন্দুরা বিশ্বাস করে ৩৩ কোটি আর খ্রিস্টানরা বিশ্বাস করে ত্রিনিটি আল্লাহ সাহা দুটোকে খণ্ডন করেছে চার এক নশো একাত্তর আল্লাহ বলছে সালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না মানে খ্রিস্টানদের যে বিশ্বাস বা আল্লাহ খণ্ডন করেছে কি করে নাই করেছে যে তোমরা ঈশ্বরকে তিন বলিও নাই বলো না পিতা পুত্র পবিত্র আত্মা বলো না ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তারা তিনজন এক বরং আল্লাহ তো মাত্র একজন এই কোরআন থেকে যদি আমরা দলিল উপস্থাপন করি অনেক অমুসলিমকে অমুসলিম তারা কোরআনের আদগুলোকে দেখার পরেও তারা অস্বীকার অধিকাংশ করে থাকে এখন আমরা পদ্ধতি একটা গ্রহণ করব তাদের ক্ষেত্রে যে দাদা কোরআন তো বলছে আল্লাহ একজন আল্লাহ তিন নয় আল্লাহ অসংখ্য নয় এটা মুসলিমদের দাবি এখন আপনাদের ধর্মগ্রন্থ কি বলে কোরআনের দাওয়াত আমরা কোরআন থেকেও দেবো পাশাপাশি তাদের ধর্মগ্রন্থ থেকে যদি দেখিয়ে দিই একই মেসেজ তাদের ধর্মগ্রন্থে আছে ভাই বলুন তো আমাদের জন্য দাওয়াতের পদ্ধতিটা একটু হলেও সহজ হবে কি হবে না সেই হিন্দু দ্বারাকে সুরাই ক্লাস আগে শোনান সে একজন খ্রিস্টানকে সুরাই ক্লাস আগে শোনান তারপর তাদের ধর্মগ্রন্থের সেম একই মেসেজ একাধিক জায়গাতে আছে হিন্দুবাদের ধর্মগ্রন্থ শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো পরিষ্কারভাবে বলছে একই ভক্তির বিশিষ্যতে শুধুমাত্র একজন ঈশ্বরে উপাসনা করো একজনেরই বন্দনা করো আর যে একজন ঈশ্বরে উপাসনা করে সেই হচ্ছে সফল কাম হিন্দু দাদাকে বলুন যে আপনার ধর্মগত হচ্ছে একজন ঈশ্বরে উপাসনা করতে আপনার তেত্রিশ কোটি দেবতা কেন করেন অথচ আমরা মুসলিমরা একজনের করি ভাই করি কি করি না ঋগ্বেদ মন্ডল নম্বর একশো তোমার চৌষট্টি মন্ত্র তোমার ছেচল্লিশে বলছে ইকাম সাদ্বিপ্রাবাহুদাবাদান্তি সত্য একটি ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে বা বলুন তো এই মন্ত্রের ওপরে মুসলিমদের বিশ্বাস বা মুসলিমরা এই মন্ত্রতে বিশ্বাস করতে পারে কি পারে না ইকাম সাত সত্য একটি বিপ্রাবাহুদাবাদান্তি ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেককে নামে আল্লাহর আসমাউল হুসনা আল্লাহ একজন আল্লাহর অসংখ্য নাম আছে না নাই আছে হিন্দু দাদাকে বলুন আপনার ধর্মগ্রন্থ হচ্ছে ঈশ্বর একজন ঈশ্বরের নাম অনেক কিন্তু ঈশ্বর অনেক নয় ঈশ্বর কয়জন একজন একইভাবে একই মেসেজ দিচ্ছে শ্বেতা সত্যের উপনিষদ অধ্যায় নম্বর তিন মন্ত্র নম্বর দুই একই রুদ্রানা না দ্বিতীয়া না ইমা মূল্য কানি শতা ঈশা ঈশানি বিহি তিনি ঈশ্বর একিহি রুদ্রানা গোটা বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয় না তাহুস্তাহা দ্বিতীয় আর কে নেই মূল্য কানি এ গোটা বিশ্বজগৎকে তিনি সৃষ্টি করেছেন তার মানে বোঝা গেল তিনি যিনি ঈশ্বর তিনি একজন গোটা বিশ্ব আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন একই মাসেজ পবিত্র কনসরা বাকার আসমার দুই আট নম্বর সতেরো এবং সেরা আনাম সমাজ ছয় আট নম্বর তিন এবং সেরা নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশোতে আল্লাহ এবং আল্লাহ দুজনই দিয়েছে আর্দ তিনি সে মহান সত্তা আল্লাহ সুমতালা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি একজন তিনি অসংখ্য নয় এইভাবে হিন্দু ধর্মগ্রন্থ থেকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে একাধিক আপনি দলিল দিতে পারেন যে তাদের ধর্ম খ্রিস্টানদের বিশ্বাস ত্রিনিটিতে পিতা পুত্র পবিত্র আত্মা কিন্তু এই ট্রিনিটির শব্দ গোটা বাইবেলে একবারও নাই হিন্দুবাদের মূল বিশ্বাস মূর্তি পূজা তাদের ধর্ম গোটা ধর্মগ্রন্থ আপনি পড়ে ফেলেন তাদের একটা জায়গাতে মূর্তি পূজার কথা বলা নাই তোমায় তাদের মূল বিশ্বাস যেটা তাদের মূল উপাসনা যেটা তাদের ধর্মগ্রন্থে নাই এই জন্য দুটো কথা মনে রাখবেন এক গৌতম বুদ্ধের পূর্বে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ঠিক এখন খ্রিস্টানের যীশু খ্রিস্টের পূর্বে পিতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না তার মানে তার আগে মানুষ ছিল তাদের ধর্ম পায় নাই তাদেরকে কি বাতিল বলবেন একইভাবে আমাদের মুসলিম ভাইদেরকে একটু বলতে চাই ইমাম আবু ফেরেমার পূর্বে পৃথিবীতে হানাফি বলে কোনো মাঝাব ছিল না যিশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না গৌতম বুদ্ধের পূর্বে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ঠিক একইভাবে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ হাম্বাল এই চার ইমামের জন্মের পূর্বে এই চার ইমামের নামে কোনো মাঝাব হান্ড্রেড পার্সেন্ট ছিল না তার মানে কি হকপন্থী দল হকপন্থী জামাত হকপন্থী আহলিসাল জামাত এই জিনিসটা ছিল না হান্ড্রেড পার্সেন্ট ছিল তারা ছিল না মানে এই নয় যে হকপন্থী জামাত ছিল না ঠিক একইভাবে খ্রিস্ট ধর্ম ছিল না যীশু খ্রিস্টের পূর্বে তার মানে এই নয় যে হক ধর্ম ছিল না হক ধর্ম ছিল ইসলাম এখনো আধিবদ্ধ কালপন্ত এখনো টিকেই আছে তেমন অমুসলিম ভাইদেরকে বলতে পারি তাদের ধর্মগ্রন্থে কালমার বার্তা একাধিক জায়গাতে আছে আমরা অত আলোচনা করতে চাইছি না দুটো সিফাত শুধুমাত্র বলতে চাই প্রথম যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না কখনো মৃত্যুবরণ করবেন না একজন খ্রিস্ট হিন্দু দাদাকে বলেন দাদা ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না পারে ঈশ্বর কোনো মৃত্যুবরণ করতে পারে না আর যদি ঈশ্বর জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে এ ব্যক্তি ঈশ্বর হতে পারে না পবিত্র কোরআনেও আছে আয়তাল কুরসি আমরা সকলে জানি পবিত্র কনসার বাকার আসলাম দুই আত্মা দুশো পঞ্চান্ন সরাই ইমরান সালমা তিন আত্মার এক এবং দুই আল্লাহ সুমাতা নিজে বলছে আল্লাহ ইহুল হাইউল কয়ুম তিনি সে আল্লাহ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী পবিত্র কনসার রহমান সর আমার পঞ্চান্ন আত্মা ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ বলছেন কুল্লুমান আল্লাহ ফান ওয়াবিকা জুল আলী আলিকরাম সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ সুমাতার অঝুন তার সত্তা এটা ব্যতীত মানে আল্লাহ জন্মগ্রহণ করেন না আল্লাহ মৃত্যুবরণও করবেন না ঠিক একই মেসেজ আছে হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমা ভাগবত গীতা ওদের নম্বর দশ মন্ত্র নম্বর তিন পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ তিনি বলছেন মন্ত্র বলছে ইয়ামাম আজাম আনাদিম চবিত্ত লোক মহেশ্বরম আসাম মোড়া সুমেরতেশু সর্ব পাপে হি প্রমুচ্ছাতে ইয়ামাম আজাম আনাদি যে ব্যক্তি বিশ্বাস করে ইয়ামাম আজাম যিনি ঈশ্বর আজাম তিনি জন্মগ্রহণ করে না সার্ব পাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে কোন ব্যক্তি ইয়ামাম আজাম যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর আজম জন্মগ্রহণ করে না তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এখন কেউ যদি বিশ্বাস করে তাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছে জেনে রাখতে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেও না এবং সে প্রকৃতপক্ষে ঈশ্বরও না আসেন আমরা একটু আলোচনা করে দেখি ভগবান শ্রীকৃষ্ণকে হিন্দু ভাইরা ভগবান হিসেবে বিশ্বাস করে শ্রীকৃষ্ণ কি জন্মগ্রহণ করেছে উত্তর হ্যাঁ মা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছে তার মানে ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি ঈশ্বর হওয়ার দাবিদার এ কথা সঠিক নয় শিব কি জন্মগ্রহণ করেছে জি করেছে মত্তলোকে করেছে গণেশ কি জন্মগ্রহণ করেছে জি করেছে কার দেবী দুর্গার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে সীতা কি জন্মগ্রহণ করেছে হ্যাঁ করেছে মানে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না ইয়ামাম আজাম আনাদিম চবিত্ত লোক মাহেশ্বরাম যিনি ঈশ্বর হবেন তিনি জন্মজীবন গ্রহণ করবেন না মৃত্যুবরণ করবেন না তার মানে বোঝা যায় যিনি জন্মগ্রহণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি ঈশ্বর হতে পারে না হিন্দু দাদা খ্রিস্টান দাদা কাছে প্রশ্ন থাকবে দাদা আপনি যে ঈশ্বর উপাসনা করছেন আসলে আপনার ঈশ্বর কি জন্মগ্রহণ করেছে যদি করে ইনি সত্যিকার ঈশ্বর নন এটা বাতিল আর এটা শুধু কোরআন বলছে না এটা তাদের ধর্মগ্রন্থ স্পষ্টভাবে বলছে তার মানে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের আয়াত পেশ করেন কোরআনের দাওয়াত তাকে দেন প্রথমে হিন্দু ধর্মগ্রন্থ মন্ত্র বলতে হবে এমনটি নয় হিন্দু ধর্মগ্রন্থ বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ মন্ত্র এখনই ব্যবহার করবেন যখন তারা পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করতে যাচ্ছে না আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি না না আমরা বিশ্বাস করি না ঈশ্বর জন্মগ্রহণ করতে পারে মৃত্যুবর্তন করতে পারে এই সিপাত যদি অস্বীকার করে তখনই সালাপরা ব্যবহার করেছে তাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শ্রী ইমরান শর্মা তিন আত্মাত্রা চুরানব্বই সৈব খরি কিতাব তফসির হাদিস তোমার চার হাজার পাঁচশো ছাপান্নতে একটা হাদিস বর্ণনা আছে ইবনু ওমর রদিয়াল আনু তিনি বর্ণনা করছেন যে একদা একটা ইহুদি নারীকে ইহুদিরা মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে বিশ্ব নবীর সামনে নিয়ে আসা হয় তখন তারা বলছে শব্দের পরিবর্তন বুখারি মুসলিম আবদ তিরমিজিবনু মাজা একাধিকভাবে ঘটনা বর্ণনা হয়েছে আসার পরে বলছে যে এই মেয়ে তো জেনা করেছে তো আপনি কিতাব অনুযায়ী সিদ্ধান্ত দেন ফাইসলা দেন বিশ্বনবীর কাছে এসেছে বিশ্বনবী তখন তাদেরকে প্রশ্ন করছে ইহুদি ওলমাকে যে তোমাদের তওরাতে কি বিধান আছে ওরা তখন বলছে যে আমাদের তওরাতে বিধান আছে এটা যদি কেউ ব্যভিচার করে তার চোখে মুখে তার গোটা শরীরে তাকে কি করতে হবে কালিদে লেপন করে দিতে হবে আর তাদেরকে বেত্রাঘাত করে ছেড়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে একজন সাহাবি ছিলেন তার নামটা মনে পড়ছে না যিনি তরাত সম্পর্কে একদম পরিষ্কারভাবে গোটা তওরাত সম্পর্কে তার ভালো অবগত ছিল উনিশ সঙ্গে সে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল এই ইহুদি ওলামা মিথ্যা কথা বলছে তাদের তওরাতে ব্যভিচারীর জন্য রজমের কথা আছে তখন আল্লাহ রসুল সেই ইহুদিকে বলছে তোমাদের তওরাত নিয়ে আসো তওরাত নিয়ে আসে পড়ো তখন ইহুদিরা তাদের তরাত নিয়ে সে বিশ্বনবীর সামনে পড়তে শুরু করেছে আর পড়ার সেই ইহুদি ওই ওলেমা যখন চলে এসেছে রজমের আয়াত বা রজমের বিধান তখন তরাতের ওপরে এইভাবে হাত দিয়ে ধরে রেখেছে কোনটা ওই আয়াতটাকে যেন রজমের আয়াত দেখতে না পাই আর সঙ্গে সঙ্গে সাহাবি তখন বলছে যে আল্লাহ রসুল ওনাকে হাত ছড়াতে বলুন ওনার হাতের নিচে ওই আয়াত মজুদ আছে উনি সঙ্গে সঙ্গে হাত ছড়িয়েছে আর সাহাবির সঙ্গে সে বলছে এই তো আপনাদের তওরাতে আছে ব্যভিচার যদি করে কোনো নারী পুরুষ তাকে রজম করতে হবে মানে হত্যা করতে হবে তার মানে বোঝা গেল যখন কোনো অমুসলিমরা ইসলামের বিধান বা ইসলাম যে বিধান দিয়েছে এটাকে যদি গ্রহণ করতে না চায় জবাবমূলক তাদের নিকটেও আমরা তওরাত বা তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদের দাবিকে খণ্ডন করতে পারি কারণ সাহাবিরাও তওরাত যখন তারা অস্বীকার করতো তরাতের কোনো বিধানকে তখন বিশ্বনবী বলছে তোমরা তওরাত নিয়ে আসো তোমাদের তরাত পড়ো আর তরাত পড়ে দেখো এই রজমের হাত মজুদ আছে আলহামদুলিল্লাহ আমার কাছে এখনও তাদের বাইবেল মজুদ আছে এই বিশ্বনবী যে অংশটার কথা বলেছেন যে তাদের তওরাতে আছে এর রেফারেন্স হচ্ছে বাইবেলের old testament book of Leviticus যেটাকে লিবিয়া পুস্তক বলা হয় বিশ অধ্যায় সত্তর থেকে বিশ অনুচ্ছেদে ওই ভার্সটা এখনও আছে তার মানে বোঝা গেল দাওয়াতের ক্ষেত্রে কোরআন একমাত্র অস্ত্র কোরআন ব্যতীত দাওয়াত দেওয়া উচিত নয় সালাবদের মানহাজ নয় কিন্তু এই অমুসলিমরা যখন অস্বীকার করবে আপনার কোরআনের মেসেজকে হুবহু একই ভাস তাদেরকে অ্যান্টি ভেনাম হিসাবে আপনি টিট ফর ট্যাট হিসাবে আপনি তাদেরকে দিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন কি পারবেন না পারবেন এবং এই কাজটা ডক্টর জাকির নায়ক করেছে কে জাকির নায়ক করে নাই ভাই এই কাজটা ডক্টর জাকির নায়ক করার কারণে অমুসলিমদের ব্রেন তাদের টনক নড়ছে কি নড়ে নাই ডক্টর জাকির নাকশুদি যদি কোরআন থেকে দাওয়াত দিতেন তাহলে এত ফিল্ডে এত প্রভাব পড়তো না কোরআনের সঙ্গে সঙ্গে কোরআনের মেসেজ দিচ্ছে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদেরকে আশ্চর্য হচ্ছে আর কোরআনের যে কথা বলছে তাদের ধর্মগ্রন্থের কথা আছে তার জন্য অমুসলিমরা তারা কিন্তু ডক্টর নায়কের কথাকে বেশি গ্রহণ করার কারণে ইসলামের দিকে অনুপ্রেরণা বা পেয়েছে কি পায় নাই পেয়েছে আল্লাহ সুবাহ তুমি আমাদেরকে হক কথা বলা বোঝা এবং অমুসলিমদের কাছে দাওয়াতি কাজকর্ম করা তৌফিক দান করো আল্লাহ মামিন একটা ঘোষণা না আজকে যে বিষয় এটা অনেক লম্বা বিষয় চার পাঁচ ঘন্টা বললেও এটা শেষ হওয়া সম্ভব নয় ইনশাল্লাহ তাহারিক পত্রিকার দিকে ফলো রাখুন ইনশাল্লাহ আগস্ট মাসের পর থেকেই আমার এই বিষয়ে পরে প্রবন্ধ আসতে থাকবে ইনশাল্লাহ আপনারা ওখান থেকে ইনশাল্লাহ দাওয়াতির টেকনিক বা পদ্ধতি অমুসলিমকে কীভাবে দিতে হবে এটা আপনারা শিখতে পারেন আল্লাহ সুমতাল আমাদের সকলকে কবুল করো আল্লাহ আমিন এ দাওয়া এ দোয়া করে আজকে আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ